হাত পাচ্ছি ছবি তুলো ওরা ওই যে হ্যাঁ কাকা যে ছবি তুলো ওই যে ছবি ওই যে মোবাইল ওই যে ছবি তোদের চেয়ার এনে তো চেয়ার নাই থাক থাক থাক একবারে থামাই দাও একদম থামাই দাও জরুর থামাই দে হ্যাঁ গোটায় ছবি নিয়ে লিঙ্কন ডিম বসে আর মাঝে আছে তুমি আর ছাগলের বাচ্চা দেবে না তুমি আদর করো একটু তুমি নিচে যাও নিচে যাও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আর এখানে নিয়েছেন খাবারটা খাইতে দেন দেখি কি অবস্থা ভয় ভয়